নাম ধরে ধরে চুনার দাগ আর হোলদারের দাগ দিয়ে দিয়ে দেখায় আমরা কি ওয়াহাবি ওয়াহাবি কে চেনার দরকার নেই আমরা কি শিয়া শিয়াকে চেনার দরকার নাই আমরা কি খারেজি তো কে চেনার দরকার নাই আমি বলবো পক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাতের আজকের আয়োজনে যারা অবদান রেখেছেন আপনারা মেহরবানি করে একদম নাম নিয়ে কোন প্রয়োজন নাই কোন প্রয়োজন নাই আল্লাহ বলেছেন কিছু ইমানদার আছে এই বাতিলদের নাম ধরতে এমন ভয় করে যেমন আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করার চাইতেও এই বাতিলদের বিরুদ্ধে নাম ধরতে ভয় করে বেশি এই ধরনের হবেন না নাম ধরুন আল্লাহ বিরাট দল চান নাই আল্লাহ চেয়েছেন পিওর কয়েকজন পিওর পিওর পিওর কয়েকজন চেয়েছেন আল্লাহ বলেছেন জান্নাতি জাহান্নামি সমান নয় জান্নাতি জাহান্নামি সমান আসহাবুল জান্নাতে হুমুল ফায়জুন আল্লাহ বলেছেন লা ইসতামিল খাবিস ওয়াত তাইয়্যিব ওয়ালাউ আজাবাকা কাসরাতুল খাবিস খাবিস এবং তাইয়্যিব হক এবং বাতিল কখনো সমান নয় বাতিলের সংখ্যা যত বেশি হোক হকের দাম বেশি নুরানি মাহফিল যার বিষয় হচ্ছে সাবায় কেরামের মর্যাদা এবং আহলেবাইত রসুল ইদমানিল্লাহ তালানের ভালোবাসা শীর্ষক আমি প্রথমেই এটা অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি এত সংক্ষিপ্ত সময়ের আয়োজনে এমন বিশাল সমাবেশ হবে এত মানুষ অল্প সময়ের মাঝে চলে আসবেন এটা আমি কল্পনা করি নাই সামনে আমি আপনাদের খেদমতে এটা আরজ করব। এবার তো দুই তিন দিনের সময় অন্তত গিয়েছে সামনে যদি তিন দিন নয় তিন ঘন্টার ভিতরেও যদি আপনাদেরকে বলা হয় সবাই আপনারা এই ধরনের সমাবেশে একত্রিত হওয়ার আপনারা প্রস্তুত আছেন কিনা আমার প্রিয় ভাইরা আমি আপনাদের খেদমতে আরজ করি সাহবায়করাম এবং আহলে বাইতে রসুল রিদওয়ান ইল্লাহ তালানহমজমাই এনাদেরকে সামনে রাখলে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাহ আলহ্লামার সম্পর্কে আমাদের একটা আকিদা সুন্নি জমাতের সেটা হচ্ছে আমরা মানি আল্লাহর প্রিয় মাহবুব আল্লাহর দেওয়া উলুমে গাইবিয়া এলমে গায়েব আমাদের রসুলকে আল্লাহ দিয়েছেন কেয়ামত পর্যন্ত সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত এলম আমাদের পেয়ারা নবীকে আল্লাহ দান করেছেন সেটার দলিল হচ্ছে সাহবায় কেরাম এবং আহলেবাইতে রসুল কেমনে আল্লাহর পেয়ারা রসুল সাবধান করে দিয়েছেন উম্মতকে হে আমার উম্মতেরা খবরদার আমার সাহবায় কেরামকে তোমরা সমালোচনার শিকার বানাইও না কেন বলেছেন যেহেতু একদল এমন আসবে যারা সাহাবাই সমালোচনার শিকার বানায় আল্লাহর প্রিয় নবীর সেই নিষেধাজ্ঞাকে তারা বিদ্যাং দেখাবে এখন সেটা দেখাচ্ছে কিনা না আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হে আমার উম্মতেরা আমি তোমাদের মাঝে পবিত্র কোরআন এবং আমার আমার আহলে বাইতকে রেখে গেলাম খবরদার তোমরা তাদের সাথে ভালো আচরণ করবা কেয়ামতের দিন তোমরা জিজ্ঞাসিত হবে আমার আহলে বাইতের সাথে কেমন আচরণ করেছ তাহলে আহলে বাইতের সাথে বেয়াদবি করবে এমন একটা দল সৃষ্টি হবে আমার রসুল জানতেন কিনা সুন্নি জামাতের জন্য বড় সৌভাগ্য আমাদের সুন্নি জামাতের সরদার যিনি যার মসলাকের উপর আমরা গর্ব করে বলি আমরা মসলাকে হজরতের উপর আছি আমি এখানে দাঁড়িয়ে বলেছিলাম মশলাকে আলাহরাতের বাইরে হবে তাকে সুন্নি বলে মানি না কত লেখালেখি কত বকাবকি হলো মশলাকে আলাহরত বলেছি এই জন্য প্যারে হাদরিন আল্লাহর পেয়ারা মাহবুবের সাহাবি এবং আহলে ভাই সম্পর্কে প্রিয় নবী সাল্লাহ আলাইহি ঘোষণা কি আসহাবিকান নুজুম এই উপরের দিকে দেখেন না কতগুলো তারকার মতো জ্বলছে মিটমিট আর সাহবা ইকরামকে আল্লাহ রসুল তো কান্নুজুম বলেছেন আর আহলে বাইককে বলেছেন সফিনা যদি আমাদেরকে বিপদ শঙ্কুল অবস্থায় ওই দরিয়া পার হতে হয় সাগর পাড়ি দিতে হয় আমাদের সফিনাও লাগবে আমাদেরকে আকাশের তারকাও লাগবে আলা হযরত বলেছেন আহলে সুন্নাত কাহে বেড়া পার আসহাবে হুজুর नज्म है और नाव है ইতরত রসুল্লাহ কি আজকে যে সমস্ত দরবার তথা পীরানে তরিকত যারা একদিকে সাহাবায়ে কিরামের সামনে বিয়াদবি করছে তো তাদের কাছে কিস্তি আছে আকাশের তারকা নাই আর যারা যারা আহলে বাইতে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় নবীর আহলে বাইত রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের বিরুদ্ধে কথা বলছে আর সাহাবায়ে কেরামের মোহাব্বতের কথা বলছে তারা সাঁতরাইয়ে সাঁতরাইয়ে পার হতে পারবে না তাদের কাছে তারকা আছে কিস্তি নাই এই ধরনের পীরের হাতে পায়া খাওয়া যাবে নাম ধরলাম না কি করব নাম ধরতে নিষিদ্ধ আমি আমাকে নিষেধ করা হয়েছে কারণ আমি একটু নাম ধরে ফেলি এই জন্য নাম না ধরলে কেমনে চিনবেন ওনারা আমার সম্মানিত ভাইস প্রিন্সিপাল সাহেব সুবানিয়ার উনি এটা রচনা করেছেন এখানে লাস্টে বলা হয়েছে যেন বাতিল ফেরকাগুলোকে চিনে আমাদেরকে আহলে ওয়াল জামাতের আকীদার উপর অটল থাকার তৌফিক দেন তাহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর চলার তৌফিক এটা দুই নম্বরে আগে কি করতে হবে আগে বাতিল ফেরকাদেরকে চিনতে হবে কলমা শরীফ লিখি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক কিনা না আগে না আগে নফি পরে ইসবাত আগে বাতিলদেরকে অবশ্যই পদদলিত করতে হবে তারপর হকের আওয়াজ তুলব বাতিলকে কিছু বলতে পারবো না আর আমি হকপন্থী হব এটা কেমনে হয় তাই আরস করছিলাম দরকার তো আছে বাতিলদেরকে চিহ্নিত করার এখন শুধু আপনারা এতটুকু জেনেছেন যারা সাহাবায়ে কেরামের সানে বেয়াদবি করছে তারা শিয়া ঠিক না যারা সাহাবায়ে কেরামের সানে কি করছে চন্দন সে আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেবের মাহফিলে যারা একটুখানি বেয়াদবি করতে চেয়েছে তারা উনার সাথে বেয়াদবি করুক কোনো কিছুই না কিন্তু তারা সেখানে খাটিয়েছে মাফিয়ার গালে গালে জুতা মারো তালে তালে এরা কি দরবারি এবং বুজুর্গ কিংবা হতে পারে তাই আমি করছিলাম আমাকে মারো আশরাফুজ্জামানকে মারো আশরফি সাহেবকে মারো আলা হজরত বলেছিলেন আমার উপর আঘাত কর কিন্তু আমার মদিনাওয়ালাকে গালি দিস না এজন্য বলছি এদেরকে চিহ্নিত করতে হলে একটু একটু চেনার তো দরকার আছে কি বলেন সাদা সাদা হলে ওখানে একটু একটু ওই মিট্টে তেল খোলদারের একটু দাগ লাগাইতে হবে আর যদি কালো কালো হয় তাহলে সেখানে একটু একটু চুনার দাগ লাগাইতে হবে ঠিক কিনে বলেন না খালো হইলে কি দাগ এই হ্যাঁ, বলেন না চুনার দাগ আর সুন্দর হলে একটু একটু কলদারের দাগ লাগাইতে হবে না হলে চিনবে কি করে আমি আপনাদের খেদমতে আরজ করি কয়জন হুঁশিয়ার আছেন এখানে কয়জন হুঁশিয়ার আছেন এত যদি হুঁশিয়ার থাকতেন তাহলে ওই সমস্ত পীরের দরবার খালি যেত ওই দরবারগুলোতে কোনো ইমানদার মুসলমান কোনোদিন তাদেরকে পীর মনে করে হাত দিত না আজকে কেন এই অবস্থা তাই আনুষ করছিলাম একটু চিহ্নিত একটু চেনার দরকার আছে কি না চেনার দরকার আছে আমরা কি ওয়াহাবি ওয়াহাবি কে চেনার দরকার নেই আমরা কি শিয়া শিয়াকে চেনার দরকার নাই আমরা কি খারেজি তো কে চেনার দরকার নাই আমি বলবো পক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাতের আজকের আয়োজনে যারা অবদান রেখেছেন আপনারা মেহরবানি করে একদম নাম নিয়ে কোন প্রয়োজন নাই কোন প্রয়োজন নাই আল্লাহ বলেছেন কিছু ইমানদার আছে একশো এই বাতিলদের নাম ধরতে এমন ভয় করে যেমন আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করার চাইতেও এই বাতিলদের বিরুদ্ধে নাম ধরতে ভয় করে বেশি এই ধরনের হবেন না নাম ধরুন আল্লাহ বিরাট দল চান নাই আল্লাহ চেয়েছেন পিওর কয়েকজন আল্লাহ বলেছেন জান্নাতি জাহান্নামী সমান নয় জান্নাতি জাহান্নামী সমান আসহাবুল জান্নাতি হুমুল ফায়জুন আল্লাহ বলেছেন লা ইসতাবিল খাবিস ওয়া তাইয়্যিব ওয়ালাউ আজাবাকা কাসরাতুল খবীস খবীস এবং তাইয়্যিব হক এবং বাতিল কখনো সমান নয় বাতিলের সংখ্যা যত বেশি হোক হকের দাম বেশি তাই আমি আপনাদের খেদমতে আরজ করছি চেনার দরকার আছে কি নাই সামনে আর নাম ধরতে নিষেধ করবেন না আর দিলে দিলেও কি জুমায় আয় মুসিবরা করে আমি এসে আপনাদের সাথে বসবো নাম ধরতে না বললে নাম ধরবো না বক্তব্য রাখবো না আর যদি বক্তব্য রাখতে বলেন নাম ধরে ধরে চুনার দাগ আর হোলদারের দাগ দিয়ে দিয়ে দেখা দেব আল্লাহ সবাইকে বুঝার তো আমাদের সময় হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ